হ্যালো সুযোগ লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে নতুন ভিডিওটি শুরু করতেছি আর আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আমার সামনে কিন্তু অ্যাকচুয়ালি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটাই কিন্তু সামনে এস এফ এফআই এবিএস যে মানে মডেলটা ছিল এই মডেলটা কিন্তু নতুনভাবে নতুন গ্রাফিক্স চলে আসছে তিনটা সাথে কিন্তু আরও মানে কিছু কিছু মানে ইঞ্জিনের চেঞ্জ চলে আসছে সেটা কি কি আছে বা ওভারঅল ডিটেলসটা এবং দামটা কত হয়েছে বর্তমানে সেটা কিন্তু ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রথমে বলবো এটা শেপ নিয়ে এটা শেপটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যারোডাইনামিক একটা শেপ নিয়ে আসছে যেটা হচ্ছে স্পোর্টস একটা লুকিংস দেয় আর সবথেকে বড় বিষয় এই অ্যারোডাইনামিক শেপ থাকার কারণে কিন্তু যখন হাইওয়েতে বাইক চালাবেন তখন কিন্তু যে কোনোভাবে যে বাতাসটা প্রচুর পরিমাণে বাতাসের যে ফ্লো থাকে সেই ফ্লোটা কিন্তু কেটে রাইডারকে মানে সেফভাবে নিয়ে যাওয়ার জন্য অনেক সেফ মানে হচ্ছে মানে সাপোর্ট করে এই অ্যারোডাইনামিক শেপটা আর সাথে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি স্পিডটাও অনেক ভালো পাবেন এই অ্যারোডাইনামিক শেপের জন্য আর তারপরে বলবো এটার গ্রাফিক্সটা নিয়ে এটার গ্রাফিক্সটা অ্যাকচুয়ালি কিন্তু আগের যে গ্রাফিক্সটা ছিল তার থেকে আজকে অনেক সুন্দর একটা গ্রাফিক্স দিছে যেটা নিয়ন কালারের সাথে ব্ল্যাকের যে কম্বিনেশনটা অ্যাকচুয়ালি দেখতেও কিন্তু অসাধারণ লাগে সাথে কিন্তু এটার চাকার যে আপনার রিমের যে কালারটা করছে নিয়ন কালারের এটাও কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফিক্সের সাথে খুব দারুণ লাগতেছে যে রেয়ার সাসপেনশনটা দেখতেছেন এই রেয়ার সাসপেনশনটা কিন্তু swing arm type mono suspension use করা হয়েছে আর তারপরে বলবো এটার যে হচ্ছে এক্সজস্টটা এক্সজস্টটা কিন্তু অ্যাকচুয়ালি টুইন এক্সজস্ট যেটা হচ্ছে সুজুকির সব থেকে মানে কি বলবো আকর্ষণীয় একটা এক্সজস্ট যেটা টুইন এক্সজস্ট আর সব থেকে বড় বিষয় এটার সাউন্ডটা কিন্তু খুব অসাধারণ লাগে অনেক ভালো লাগে কিন্তু এটার সাউন্ডটা তারপরে বলবো এটার যে নিচের যে ইঞ্জিনের যে গার্ডটা আছে বা কাউলটা আছে এই কাউলটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে খুব দারুণভাবে একটা কাউল দেওয়া হয়েছে যেটা লুকিংসটা অনেক সুন্দর দেয় আর সবার সব থেকে বড় বিষয় যেটা অনেকেই বলে যে এসএফ যেটা আসছে নতুন এগুলার হচ্ছে একটু ইঞ্জিন হিট হয় এমন ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বাট আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটার কিন্তু ইঞ্জিন হিটের কোনো ইস্যু নাই কোনো ধরনের কোনো ইস্যু নাই কারণ হচ্ছে এটার প্রচুর পর্যাপ্ত যে বাতাস বা এয়ার ফ্লো কিন্তু এর ভেতরে যাবে এজন্য কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে মানে ব্যবস্থা করা আছে যাতে ইঞ্জিনটা ঠান্ডা থাকে তারপরে বলবো এটার ইঞ্জিন বিষয় নিয়ে অ্যাকচুয়ালি এটার ইঞ্জিন কিন্তু আগের যে ইঞ্জিনটা আছে ওখান থেকে একটু টিউ মানে টিউন হয়ে আসছে এটার ইঞ্জিনটা আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটার কিন্তু যে ইয়েটা আছে আপনার লুব্রিকেন্টটা আগের যে এসএফটা ছিল ওটার লুব্রিকেন্ট লাগতো কিন্তু আটশো পঞ্চাশ এমএম আর এখন বর্তমানে একটু দেখায় আপনাদেরকে একটু দেখেন এটা কিন্তু বর্তমানে হচ্ছে মানে এক হাজার এমএম বা এক লিটার কিন্তু এখন বর্তমানে এটা হচ্ছে ইঞ্জিনে ইঞ্জিন অয়েল ধরে সেক্ষেত্রে ইঞ্জিনে কিন্তু একটু চেঞ্জ আইসে আগের যে মানে এসেপটা ছিল ওটা থেকে কিন্তু একটু চেঞ্জ চলে আসছে সেক্ষেত্রে এটার চেঞ্জ আসছে গ্রাফিক্সের তারপরে ইঞ্জিনের কিছু চেঞ্জ আইসে সব কিছু মিলে কিন্তু অনেক দারুণ একটা মানে পারফেক্ট একটা ম্যাচিং এখন বর্তমানে চলে আসছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে অনেকেই ভাবতেছে যে হচ্ছে নতুন যে অফিসিয়াল কালার চেঞ্জ বা একটা নতুন মডেল নিয়ে আসছে এটার বিএস সিক্স ইঞ্জিন কিনা অ্যাকচুয়ালি এটা বিএস সিক্স ইঞ্জিন না বিএস সিক্স ইঞ্জিন যেটা ওটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ভারত স্ট্যান্ডার্ড একটা হচ্ছে ইঞ্জিন যেটা বাংলাদেশের জন্য আর কি পারফেক্ট না বাংলাদেশের ওয়েদার বা হচ্ছে সব কিছু মিলায় পারফেক্টভাবে ফুয়েল পাওয়া যায় না সব কিছু মিলায় কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি বিএস সিক্সটা পারফেক্ট না এই জন্য কিন্তু অফিসিয়ালভাবে বিএস ফোর ইঞ্জিনটা মানে বাংলাদেশে চলতেছে এবং মানে যতদিন ধরে আর কি এটার কোনো ধরনের নিয়ম না চেঞ্জ হয় বাংলাদেশ সরকার যদি নিয়ম চেঞ্জ করে তাহলে হয়তো বা চেঞ্জ আসবে বাট যতদিন পর্যন্ত না চেঞ্জ করতেছে ততদিন পর্যন্ত কিন্তু বিএস ফোর ইঞ্জিন চলে আসতেছে আর এটার কিন্তু কালার তিনটা আসছে তিনটাই কিন্তু অনেক গর্জিয়াস কালার সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালার যেটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা আছে আপনার ওয়ারেন্স সিলভার যেটা ওটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার নিয়ে আসছে আর সাথে কিন্তু আরেকটা ব্লু কালার আছে ওটাও কিন্তু খুব গর্জিয়াস একটা গ্রাফিক্স নিয়ে চলে আসছে আর এটার বর্তমান দাম অ্যাকচুয়ালি তিন লক্ষ বাইশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু মানে খুব বেশি যে আহমরে অনেক বেশি বেড়ে গেছে এমনটা কিন্তু না আপনারা যে কেউ কিন্তু এই বাইকটা পারচেস করতে পারেন যেহেতু নতুন গ্রাফিক্স আসছে সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আর অ্যাকচুয়ালি এই বাইকটা নেওয়ার জন্য অবশ্যই আমার যে উপরে যে হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে আমাদের সুজুকি রাইডার্স জন্য চলে আসতে পারেন আর সুজুকি রাইডার্স জন্য জোনের অ্যাড্রেসটা আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি আমাদের সুজুকি রাইডার জেনার অ্যাড্রেসটা কিন্তু মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মল প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রাইডার জোনের শোরুমটা আর আমাদের এই শোরুমে কিন্তু হচ্ছে সেলস সার্ভিস স্পেয়ার পার্টস সব কিছুই অ্যাভেলেবেল আছে আর সিকেডি যদি যদি রেডি থাকে আমাদের এখান থেকে পারচেস করলে সিকেডি রেডি থাকলে কিন্তু ওই দিন দুই দিনের মধ্যে এখান থেকে নাম্বার হয়ে যায় সেক্ষেত্রে কথা আর বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ